তুমি কি জেগে আছো ভরা এই ফাগুন রাতে তারা হয়ে নাকি নিঃশব্দে বয়ে চলা স্রোতস্বিনীর জলধারা অন্য প্রবাহে প্রবাহিত হওয়া কোনো অজানা চোরাবালির চর যার গভীরতা তোমার আমার মাঝে রেখে গেছে ব্যবধান ছিঁড়ে ফেলা স্বপ্নের ভেসে যাওয়া কাগজের নৌকার মতো বাস্তবে ফিরে পাওয়া না হলে কপট কপতির মতো খানিকটা মুক্ত নীলাকাশে ভেসে যাওয়া সবুজ আলপথে সোনালি ধানের শীষে হাত ধরে চলতে চলতে বনানীর প্রান্তর খোঁজা কোনো পথ হারা পথিকের হারিয়ে যাওয়ার সাক্ষী থাকা মৌন মুখে নির্লিপ্ত শান্ত সৌম্য চাহনি নিরবতার মানে খোঁজে সময় কত কি যে ভুলে যায় পলকের নিরাপত্তায় বুঝতে আর বাকি থাকে না জানি খুব ভালোবাসো আমায় তোমার রঙিন উষ্ণ ঠোঁটের পরশে সঙ্গীত ফেরায় আমার স্বপ্নের ভোর সহসা চিৎকার করে বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ফাগুন আমি তোমায় বড় ভালোবাসি